আসসালামু আলাইকুম কি ভিডিও এডিট করতে গিয়ে ঝামেলা পড়ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে ঝামেলা পড়ছেন আপনি কি একজন ভিডিও এডিটর তাহলে আজকের আমার এই ভিডিও হতে চলছে আপনার জন্য শুধুমাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি আপনার ভিডিও চেঞ্জ করতে পারবেন এমন একটি ওয়েবসাইটের সঙ্গে আমি আপনাদেরকে এখন পরিচয় করে দেবো আপনি সেখান থেকে চাইলে শত শত ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি যে কোনো নিজের ইচ্ছা মতন সে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আপনি সেখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে তো আমরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসলে আমরা এখানে গুগলে চলে যাবো গুগলে গিয়ে আমরা সার্চ করবো যে Unscreen dot com Unscreen dot com search করলে এখানে চলে একটা সাইট চলে আসবে একটা সার্ভিস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিমোভ ভিডিও ব্যাকগ্রাউন্ড তো এখানে একটা ভিডিও ইন্ট্রোটা দেখাচ্ছে তো আমরা সেখান থেকে পাশে দেখতে পাচ্ছি আপলোড ক্লিপ তো আমরা আপলোড ক্লিপে ক্লিক করে আমরা হচ্ছে এখানে আমাদের ভিডিওটা আপলোড করে দিব কোথায় আছে আমরা এই ভিডিওটা আমি এখানে আপলোড করে দিলাম আপলোড করে দিলাম প্রিপিয়ারিং আপলোড তা আপলোড হওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো হ্যাঁ আপলোড হচ্ছে এক মিনিট লাগবে একটা ভিডিও আপনার ভিডিওর কোয়ালি কতটুকু আপনার মেগাবাইট কতটুকু কত মেগাবাইট ভিডিও আপলোড করবেন সেটার উপর নির্ভর করে কতক্ষণ লাগবে তো আপনি একটু সময় নিয়ে যদি আপনার ভিডিও একটু বড় হয় তাহলে একটু সময় নিবে তো আপনি এখানে আপলোড করা আছে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে দেন হচ্ছে আমরা এখানে আমাদের ইচ্ছা মতন এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখানে ইমেজ আছে কালার আছে যদি আমরা কালার দিই কালার হবে যদি ইমেজ দিই হ্যাঁ তা আমরা ইমেজ দিতে পারবো একটা ইমেজ দিতে পারবো যদি আমরা ভিডিও দিই তাহলে আমরা এখান থেকে ভিডিও দিতে পারবো তো এখানে ভিডিও দেওয়ার পরে হচ্ছে দেখেন আমরা যে কোনো কালারিং আছে অনেক ইচ্ছা মতন আর যারা যারা যেটা ভালো লাগে দিয়ে ঠিক মতন ইচ্ছা মতন দিয়ে হচ্ছে আপনার এটা এখানে ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে তো আমি একটা ইমেজ দিলাম তো ইমেজ দিয়ে হচ্ছে যেমন আমি আমার কাছে হ্যাঁ তা আমার কাছে যেমন এই হ্যাঁ। আমার কাছে এটা ভালো লাগতেছে তো আমি এটাকে দিয়ে তারপর আমি ডাউনলোড করে নিলাম তা ডাউনলোড করতে আপনার ভিডিওর উপর নির্ভর করে আপনি কতটুকু বড় লং ভিডিও আপলোড করছেন সেই অনুযায়ী এটা ডাউনলোড হবে আপনার নেটের উপর নির্ভর করে তো আপনি এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা আপনি হচ্ছে এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলেন যারা হচ্ছে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে মানে ভিডিওটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তারা এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চেঞ্জ করতে পারেন তাছাড়া আপনারা যারা কাইন মাস্টার কিংবা action director power director Adobe Premiere Pro যারা মানে ভিডিও চেঞ্জ করার জন্য এডিট করেন তো ওইখানে কিন্তু অনেক সময় লাগে তো এখানে অনেক এখানে আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি কিন্তু খুব সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলেন এখান থেকে তা আমি আপনার ভিডিওটা আমি এখান থেকে আমি দেখলাম প্লে করে দিয়ে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায় না তাই দেখেন আমার কিন্তু এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে যদি অবশ্যই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আপনারা চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে গিয়ে এভাবে হচ্ছে আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লাগে যদি আপনার মনে হয় যে আপনার উপকারে আসবে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা জানা না তাদের সাথে শেয়ার করে দিবেন অবশ্যই আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ